لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله দাজ্জাল সম্পর্কে কিছু টুকিটাকি ইনফরমেশন রয়ে গেছে যেগুলো আপনাদেরকে জানতে হবে তার মধ্যে একটি হলো দাজ্জাল কোনখান থেকে আত্মপ্রকাশ করবে রাসুল সাল্লাম থেকে ফাতেমা বিন তকাইস রাদি আল্লাহ তালাহনু বর্ণনা করছেন যে দাজ্জাল সম্পর্কে তিনি বলেছেন আলা ইন্নাহুফি বাহারি শাম দাজ্জাল বাহর শাম শামের সাগরে রয়েছে ও বাহারিল ইয়ামান বা তিনি বলেছেন ইয়ামানের সাগরে রয়েছে সাগরে কোনো একটা দ্বীপে যেখানে তামিমে দাঁড়ি রদি আল্লাহ তালানু তিরিশ জন সঙ্গী সহ তাকে দেখতে পেয়েছেন এবং তার সেই সংবাদটি মহানবী সাল্লাহ আলিয়া সত্য বলে স্বীকৃতি দিয়েছেন সম্মতি দিয়েছেন এবং সাহাবাই কেরামদেরকে তিনি নিজে সেটা তামিমে দাঁড়িকে দিয়ে শুনিয়েছেন এবং তার বক্তব্য আর তামিমে দাঁড়ির বক্তব্য একীভূত হয়েছে এটা ঘোষণা দিয়েছেন লাভ মাহু আমিন কেবালিল ইল মাসিক মাহু আমিন কেবাল ইল মাসিক নবী সাল্লাহ সাল্লাম পূর্ব দিকে ইশারা করে বললেন যে এই পূর্ব দিক থেকে আসবে পূর্ব দিকে আসবে পূর্ব দিকে থেকে আসবে অর্থাৎ সে যে বাহারুর শাম বলেছেন সেখান থেকে আসবে হাদিসটি সহি মুসলিম সহি মুসলিমে সংকলিত হয়েছে পাঁচ হাজার দুশো আঠাশ নম্বর হাদিস আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ থেকে আরেকটি বর্ণনা রয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর দাজ্জাল ইয়াকরুজমিন আরদিন বিল মাসেক আল্লাহ খোরাসান দাজ্জাল মক্কা মদিনা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি এলাকা যার নাম ছিল তৎকালে Khorasan Iran Afghanistan Uzbekistan Tajikistan সহ সোভিয়েত ইউনিয়নের ভিতরে যে ছয়টি মুসলিম রাষ্ট্র ছিল এই অঞ্চলকে সাধারণত খোরাসান বলা হয় এখান থেকে দাজ্জাল আবির্ভূত হবে এই হাদিসটি রয়েছে তিরমিজির মধ্যে দু হাজার নম্বর হাদিস আলবানি বলেছেন এ হাদিসটি সহি আল জামে আল সাগিরের মধ্যে হাদিসটি ইমাম আলবানি সংকলিত করেছেন হাদিস নম্বর তিন হাজার তিনশো আটানব্বই আনাস রদি আল্লাহ তালাহু থেকে বলিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াকরুদ্দাল মিন ইয়াহুদি ইয়েতে আসবাহান ইস্পাহানের ইহুদিদের ভিতর থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে মাহু সাবুন আলফান তার সাথে থাকবে সত্তর হাজার মিনাল ইহুদ ইহুদিদের থেকে আলাইহিমুত্তিজান যাদের মাথায় মুকুট পরা থাকবে এই সত্তর হাজার ইস্পাহানি ইহুদি দাজ্জালের বাহিনীতে থাকবে ইস্পাহান ইরানের একটি শহর এই অঞ্চল থেকেই মূলত দাজ্জালের আবির্ভাব আত্মপ্রকাশ ঘটবে এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন হাদিসের সংখ্যা হলো বারো হাজার আটশো পঁয়ষট্টি নম্বর এবারে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিচ্ছি ওই স্থানগুলো কোন কোনটি যেগুলোতে দাজ্জাল কখনো প্রবেশ করতে পারবে না নবী সাল্লা সাল্লাম থেকে যে হাদিসটি রয়েছে সেটি হল ইন্না হুয়াল বাসফি কুমার বাইনা ইয়মন দাজ্জাল তোমাদের মাঝে চল্লিশ দিন থাকবে আর বাইনা সাবাহান ইয়ারিদুফিয়া কুল্লামান হালিন পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলে সে যাবে ইল্লা আরবা মাসাজিদ কিন্তু চারটি মসজিদে মসজিদ এলাকা এসে যেতে পারবে না একটি হলো মসজিদুল হারাম আরেকটি হলো মসজিদুল মদিনা মসজিদ নবী সাল্লাহ সাল্লাম আরেকটি হলো তুর আরেকটি হলো মসজিদুল আকসা মসজিদুল আকসা এই চারটি জায়গা সে যেতে পারবে না এটি ইমাম আহমদ বর্ণনা করেছেন হাদিস নম্বর বাইশ হাজার পাঁচশো বাহাত্তর আর দাজ্জালের নিজের বক্তব্যের মধ্যে যেটা এসেছে ওই উশেকু আন ইউজান আলী ফিল খুরুজ অচিরে আমাকে আত্মপ্রকাশের অনুমতি দেওয়া হবে আখরুজ ফাঁসির ফিলার দিয়ে আমি বেরিয়ে সারা বিশ্ব ভ্রমণ করবো ফালা আদা ও করিয়াতিল্লা আবাত্তুহা এমন কোনো জনপদ শহর নগর বন্দর থাকবে না যেখানে আমি যাব না সবখানে যাব ফি আর বাইনা লাইলা চল্লিশ রাতে মক্কা তৈবা ছাড়া যার যার নিজে বলেছে মক্কার মদিনে আমি ঢুকতে পারবো না ফহমা মোহারমাতানে আলাইয়া কেলতা হমা এই দুটি আমার জন্য হারাম নিষিদ্ধ আমি দুই জায়গায় যেতে পারবো না কুল্লাম আরাত্ত নাদখুলা ওয়াহেদা ওয়াহেদা মিনহুমা ইস্তাকবালা নিমালাকুন বিয়াদিহি আসাইব আমি যখনই মক্কা বা মদিনায় কোথায় ঢুকতে যাব একজন ফেরেস্তা এসে আমাকে বাধা দেবে যার হাতে নাঙ্গা তলোয়ার থাকবে সলতান হা আমাকে সেখান থেকে সে বারণ করবে ইন্না আলা কুল্লে নাকবে মিনহামালা ইকা হা মদিনার মক্কার প্রতিটি প্রবেশ পথে একজন করে ফেরেস্তা থাকবে যারা বা একাধিক ফেরেস্তা থাকবে যারা এই স্থানকে পাহারা দেবে এই হাদিসটি সহি মুসলিমে রয়েছে পাঁচ হাজার দুশো আঠাশ নম্বর হাদিস এবারে তৃতীয় আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি দাজ্জালের অনুসারী কারা কারা হবে দাজ্জালের অনুসারীদের মধ্যে কারা কারা থাকবে সহি মুসলিমে রয়েছে আনাসেদ মালিক রাজি আল্লাহ তালন থেকে ইয়াতবাউদ্দাল আবিন ইহুদি আসবাহানা সাবুনা আলফান একটু আগে হাতিসে শুনেছেন যে ইস্পাহানের ইহুদিদের সত্তর হাজার সদস্য দাজ্জালের অনুসারী থাকবে যাদের গায়ে তয়লাসা চাদর থাকবে অন্যরা এসে মাথায় তাদের মুকুট থাকবে আরেকটি হাদিস তিরমিজিতে রয়েছে দু হাজার একশো ছত্রিশ নম্বর হাদিস ইয়াতবাহু আকোয়ামন কান্না উজু হাউহমুল মাজানুল মোতারাকা দাজ্জালের অনুসরণ করবে এমন এক দল যেন তাদের চেহারাগুলো হবে একটা চ্যাপটা ঢালের মতো সাধারণত চীন এবং মঙ্গোলীয় এবং টার্কিশ যারা অমুসলিম এই শ্রেণীর অন্তর্ভুক্ত যাদের চেহারা চ্যাপটা এই চ্যাপটা চেহারার বহু মানুষ দাজ্জালের অনুসারী হবে আর কিছু আরবি গ্রামীণ লোকেরাও তার মা তার কন্যা তার বোন তার ফুফু এদেরকে বেঁধে রাখবে ঘরের মধ্যে যাতে করে ওরা দাজ্জালের কাছে বেরিয়ে না যায় অর্থাৎ ওই যুগে অধিকাংশ মহিলাকে বেঁধে রাখতে হবে কারণ দাজ্জালের যে মিরাকল অলৌকিক ঘটনাগুলি সে ঘটাবে আল্লাহর হুকুমে এগুলো দেখে স্বভাবত মহিলারা আবেগে চলে বেশি তাদের বিবেক কম এই জন্য তারা দাজ্জালের পিছনে ছুটবে সমানে এই জন্য মহিলাদেরকে অধিকাংশ মহিলাদেরকে বেঁধে রাখতে হবে এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন হাদিস নম্বর পাঁচ হাজার নিরানব্বই অতএব দাজ্জাল সম্পর্কে এই তথ্যগুলি আপনাদেরকে দেয়া গেল আজকের এই পর্বে দাজ্জাল থেকে বাঁচার যে উপায় আমরা সে বিষয়টি নিয়ে আসব যদিও আগেও এই কথাটি আমরা বলেছি দাজ্জালের ফেতনা হলো সবচেয়ে বড় ফেতনা এই জন্য প্রতি সালাতে দাজ্জাল থেকে বাঁচবার জন্য আত্মাহিয়তু দুরুদের পরে একটি দোয়া আছে আল্লাহ আউজুবিকামিন আউজুবিকা মিন আজাবিল কবর ওয়াজুবিকা মিন আজাব জাহান্নাম ওয়াজুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়াজুবিকা মিন ফিতনাতিল মাহিয়াউল মামাত ওয়াজুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আত্মাহিত শেষে সালাম ফিরাবার আগে প্রতি সালাতের মধ্যে মাসি দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় দাজ্জাল থেকে বাঁচার জন্য এটি অনেক বড় একটি উপায় দাজ্জাল থেকে বাঁচার আরেকটি উপায় হলো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফমান আদরাকাহ কুমফালি আকরা আলাইহি ফাওয়াতে সূরাতুল কাহফে দাজ্জালকে যে পেয়ে যায় সে যাতে সুরা আল কাহাফের প্রথম দশটি আয়াত তার সামনে পড়ে পড়লে সে দমন হয়ে যাবে হাদিস নম্বর পাঁচ হাজার দুশো আঠাশ সহি মুসলিম অন্য এক রামায়তে সুরা কাহাফের শেষাংশের আয়াতগুলি আছে সেখানেও বিভিন্ন এমন ঘটনা বলা আছে যে এই ঘটনাগুলো কেউ পড়লে জেনে বুঝে পড়লে অবশ্যই দাজ্জালের ফাঁদ থেকে খপ্পর থেকে সে বেঁচে যাবে সহি মুসলিম হাদিস নম্বর তেরোশো বিয়াল্লিশ যেখানে রয়েছে আবু দাদা রাজি আল্লাহ তালন থেকে নবী সাল্লা সাল্লাম বলেছেন মান হাফেজ আশা আয়াতের মিন আউ্বালে সুরাতুল কাহাফে যে ব্যক্তি সুরাতুল কাহাফের প্রথম অংশ থেকে দশটি আয়াত মুখস্থ করবে তাহলে ওসেমা মিনার দাজ্জাল তাকে দাজ্জাল থেকে সেই রাখা হবে সে তাকে কোনো ক্ষতি করতে পারবে না অন্য এক রামায়তে রয়েছে মিন আখিরিল কাহাফে কাফের শেষাংশের আসলে শেষাংশেরগুলিও কার্যকর শুরু অংশেরগুলিও কার্যকর অতএব আপনারা যেখান থেকে পড়তে পারেন পড়েন বরং পুরো সুরাটাই তো আপনি পড়বেন গবেষণা করবেন তাহলে সুরায় কাহাবের মধ্যে এমন সব বিস্ময়কর ঘটনা আসাবে কাহাবের ঘটনা আছে মৌসা এবং খিজির সালামের ঘটনা আছে জুলকারনাইন বাদশার ঘটনা সেখানে আছে আরও অনেকগুলো ঘটনা সেখানে রয়েছে যেগুলো পড়লে দাজ্জালের মতো এসব যারা ভেজাল সৃষ্টি করে যারা একটা মানুষকে গোলক ধাঁধায় ফেলে দেয় দাজ্জাল শব্দের অর্থ হলো আসলে ধাঁধা সৃষ্টিকারী ভেজাল সৃষ্টিকারী সে হলো একজন গোলাম আল্লাহর সে আল্লাহর গোলাম হয়ে নিজেকে আল্লাহ বলে দাবি করবে সে একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হয়ে সে আগে নবী বলে দাবি করবে এগুলি হলো ভেজাল সৃষ্টিকারী গোলক দাদায় ফেলনেওয়ালা মানুষ তো এদের থেকে বাঁচার জন্য সুরায় কাহাব একটি মোক্ষম হাতিয়ার অতএব অবশ্যই আপনারা এই সুরে কাহাব পড়বেন সুরে কাহাফের শুরু দশায়াত বা শেষ দশায়াত আবার সুরা আল কাহাফের পুরোটার ব্যাপারে যে হাদিসটি আল মুস্তাদাকে রয়েছে এবং আলমানি সহি বলেছেন ইন্নামান করা সুরাত আল কাহফে ইয়ম আল জুমুয়াতি জুমার দিনে যে সুরা কাহাব পড়বে আদো আলাহ মিনান নূরে মা আল জুমাতাইন দুই জুমার মাঝখানে একটা নূর তার হৃদয় জগতে জ্বলবে যেটা দুই জুমার মাঝখানের পিরিয়ড থাকে আলোকিত করে রাখবে তার হৃদয়ের সামনে সমস্ত হেদায়তের বাণী উজ্জীবিত করে রাখবে আজকের এই পর্বে আমরা সর্বশেষ তথ্য যেটা আপনাদেরকে দিতে চাই সেটি হলো দাজ্জালের মৃত্যু দাজ্জালের হত্যাকাণ্ড দাজ্জালকে ঈসা সালাম হত্যা করবেন যেটা সহি মুসলিম সহ বিভিন্ন সহি বর্ণনা রয়েছে যে ফায়াল হাকুবিহি ঈসা এন দা বাবে লুদ সিরিয়ার লুদ শহরের পূর্ব গেটে তার সাথে সাক্ষাৎ হবে কোনো কোনো বর্ণনা রয়েছে বালদাতুন ফিফিলিস্তিন ফিলিস্তিন করবা বাইতুল মকদেশ এটা লুদ হলো বাইতুল মক্কাদাসের পাশে একটা এলাকা এটা সামেরই অংশ বৃহত্তর সামত হলো ইসরায়েল ফিলিস্তিন লেবানন জর্ডান বর্তমান সিরিয়া এই পাঁচটা দেশ মিলেই আগের যুগের হাদিসে বর্ণিত শাম দেশ ছিল তো ফিলিস্তিনের বাইতুল মকদাসের পাশের একটি শহর এখন ফিলিস্তিনের শহর বললো এটা সাহি এবং শামের একটা শহর বললে সহি কারণ ফিলিস্তিন সহই তো শাম দেশ তো ফাইজা রাহ দাজ্জাল যা বা কামা ইয়াজুবুল মেল ফিল্মাই দাজ্জাল যখন ইসা সালামকে দেখবে ঠিক সে লবণ পানির মধ্যে পড়লে যে পড়লে যেভাবে গলে যায় দাজ্জালের দেহ ওইভাবে গলতে শুরু করবে তখন এটা দেখি ইসা আলাইসাল্লাম তাকে বলবেন ইন্নালি ফিকা দরবাতান তানি তোমার উপরে আমার একটি আঘাত আছে কোশ্চিন কালো সে আঘাত থেকে তুমি বাঁচতে পারবে না দ্বারা কুহু ঈসা ফায়াতুলু তুলু ঈসা ইসা আলাইসালাম দাজ্জালকে ধরবেন এবং তাকে তার বল্লম দিয়ে আঘাত করে তিনি হত্যা করবেন এবং যখন দাজ্জাল শেষ হয়ে যাবে ফায়াতাদারাকু তুলু ফায়াতুলুহু বেহের বাতিহি ইসা আলাইসাল্লাম দাজ্জালকে পেয়ে যাবেন ধরবেন এবং তাকে তার বল্লম দিয়ে হত্যা করবেন ওয়ান হাজিম আতবাহু এবং দাজ্জালের সাঙ্গপাঙ্গরা অনুসারীরা দাজ্জালের মৃত্যুতে সবাই পরাস্ত হয়ে পালিয়ে যাবে ফায়াত বাহুমুল মিনুনা ফায়াত তুলুন আহম হাত্তায়াকুল সাজার আল হাজার ইয়া মুসলিম ইয়া আবদুল্লাহ হাজা ইহুদিউন খালফি তাআলা ফাকতুলহু ঈসা আলাহিসাল্লামের নেতৃত্বে তখন দাজ্জালের সাঙ্গপাঙ্গ সব ইহুদিদেরকে ধাওয়া করা হবে তারা গাছের পিছনে পাথরের পিছনে যেখানে পালায় সেখানে গাছ পাথর বলে দিবে ইয়া মুসলিম ইয়া আবদাল্লাহ হে মুসলিম হ্যাঁ আল্লাহর গোলাম ইন ইহুদি নরায় আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে তাহলে তুমি আসো ফাকতুলু তাকে হত্যা করো ইল্লাল গারকদ শুধু গারকদ নামক একটি বৃক্ষ যেটা ইহুদিদেরকে লুকিয়ে রাখবে ইহুদিদের কথা বলে দেবে না ফাইন নহমিন সাজারিল এহুদ কারণ এই গরকাত বৃক্ষটি ইহুদিদের গাছ অতএব গরকাত গাছ দেখলে আমরা মুসলিমরা ওর পিছনে ইহুদি লুকিয়ে আছে কি না এটা খুঁজতে হবে কারণ ওই গাছ বিশ্বাসঘাতকতা করবে সে গাছ ইহুদিদের কথা বলবে না এখন দাজ্জালের ধ্বংসের কথা দাজ্জালের মৃত্যুর শেষ পর্ব যেটা হাদিসের মধ্য থেকে আমরা যে সিনারিও পেয়েছি সেখানে মোস্তাদ ইমাম আহমদের মধ্যে জাবর ইবনে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালানু থেকে যে হাদিসটি রয়েছে ইয়াকরুজুদ দাজ্জাল ফি হাবকাতিম মিনাদ দিন ওয়াইদবার মিনাল ইলমে দাজ্জালের আগমনকাল সম্পর্কে ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে তখন মানুষের ধার্মিকতা খুব হালকা রূপ ধারণ করবে মানুষ স্বল্প ধার্মিকতা করবে খুব ডিপলি গভীর ধার্মিক খুব পাক্কা ইমানদার পাক্কা মুসলিম ওই যুগে থাকবে এই সংখ্যাটা খুব কম থাকবে অধিকাংশ মানুষ এই হালকা দিনদার একবারে মিনাল ইলমে তখন এলমে দিনও খুব দুর্বল থাকবে ওই পরিবেশে তার জাল আসবে তো সেখানে ইসাবনে মারিয়াম আলহিসাম ইসাল্লাম ইসাবনে মারিয়াম ইসাবনে মারিয়াম তখন নাজিল হবেন ফাইনাদি মিনাস সাহারে ফায়াকুল ইয়া ইউহান্নাস তিনি শেষ রাতে ঘোষণা দিবেন বলবেন হে না মায়ামনা মায়াম না ওকুমান তাকরুজু ইলাল কাজাবিল খাবিস এই মিথ্যাবাদী অপবিত্র ব্যক্তির দিকে এগিয়ে যাওয়া থেকে কিছু তোমাদেরকে বারণ করছে এই যে মিথ্যাবাদী দাজ্জাল তোমরা তার দিকে এগিয়ে আসো না কেন ঈসা আলাইসাল্লাম এই ঘোষণা দেবেন ফায়াকুলুন হাজারা জুলুন জিন্নিয়ন লোকজন বলবে এ তো একটা জিন ফায়ান তখন তারপরে মানুষজন আসবে তারা দেখবে যে ইসাহ মারিয়াম আলহিসাল্লাম সেখানে আছেন ফতুকাম সালাতু সেখানে সালাতের একামত দেওয়া হবে ফাইকালুল্লাহু তাকাদ্দাম ইয়া রু আল্লাহ ইসা আল্লাহ সাল্লামকে বলা হবে হে আল্লাহ রুহ আপনি এগিয়ে যান আপনি ইমামত করুন ফায়াকুল ইমাম হুকুম বললেন না আমি ইমাম ইমামত করবো না তোমাদের ইমাম যিনি তিনি যাতে এগিয়ে যান ফালিউসাল্লিবেকুম তিনি তোমাদেরকে যাতে সালাত পড়েন ফাইজা সাল্লাহ সালাত সুবহে যখন ভোরের সালাত অর্থাৎ ফজরের সালাত পড়া হবে পড়বেন তারা খরাজু ইলেহে তখন দাজ্জালকে মোকাবেলা করার জন্য ইসারা সালামের নেতৃত্বে সকলে বেরিয়ে যাবে কলা কলাফাহিনা ইয়ারাল কাজাবু যখন এই মিথ্যাবাদী চূড়ান্ত মিথ্যাবাদী দাজ্জাল ইসারা সালাম এবং তার বাহিনীকে দেখবে ইয়ানমাসু কামা ইয়ানফাসুল ইয়ানমাসুল মেলহুফিল মায়ে লবণ পানিতে যেমন গলে যায় সে দাজ্জালের বডি গলতে শুরু করবে ঈসা আলাইসালাম এবং তার বাহিনীকে দেখে ফায়াম সে ইলাই হে তারপর ঈসা আলাইসালাম তার দিকে হেঁটে যাবেন ফায়াকুল হু তাকে হত্যা করবেন হাত্তা ইন্না সাজরাতাউল হাজার ইউনাদি ইয়ারু আল্লাহ হে পাথর আর গাছ বলবে হে আল্লাহর রু হাজা ইহুদি ইউন এই যে ইহুদি আমার পেছনে ফালা ইয়াতরুক মিম্মান কানা বাউ আহাদান ইল্লা কাতালা তারপর ঈসা আলাইসালাম দাজ্জালের যত অনুসারী ছিল প্রত্যেককেই তিনি তার নির্দেশে হত্যা করবেন ঈসা আলাইসাল্লাম এইভাবেই দাজ্জাল থেকে গোটা পৃথিবীকে মুক্ত করে দিবেন এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন হাদিস নম্বর চোদ্দো হাজার চারশো ছাব্বিশ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা